আজ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত ভিকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসুলিচক বাসুলিমায়ের মন্দিরে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ নিজের হাতে পুজো দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচির অঙ্গ হিসেবে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচি আজ শুরু করলেন এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং অগণিত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন রিপোর্টার নন্দীগ্রাম নিউজ

কর্মসূচি আছে একটু বলুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গত জানুয়ারি মাসের দু তারিখ নজরুল মঞ্চে ঘোষণা করেছিলেন যে দিদির সুরক্ষা কবচ একটা কর্মসূচি সারা বাংলা জুড়ে হবে এই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূতেরা বাংলার প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে যাবে ছয়টি ক্ষেত্রে পনেরোটি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে মানুষ যদি কোনো কারণে বঞ্চিত হয়ে থাকে দিদির দূতেরা দিদির দূত অ্যাপসের মাধ্যমে তারা তাদের সমস্যার সমাধান করবে এবং